আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে উমায় আমার পানে বাজায় বাসি সোনার বান্দা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে তোর আমের বনে পানি পাগল করে মরি হায় হায় রে ও মা ফাগুনে তোর আমের কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বিশুভা বাকি চায়া গো কিসে হো কি মায়া গো কি আচল বিচায় তো বোটের মূলে নদীর কোলে কোলে মাতু মুখের বাণী আমার কানে লাগে চোদর মতো বাণী আমার কানে লাগে চোদর মতো মাতুর বদন কানি মলিন হলে আমি নয়ন উমায় আমি নয়ন জলে বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি